হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান স্ক্রিনে কোর মেইন নেট ওপেন করা দেখি আপনারা বুঝতে পারছেন আজকে আমরা আলোচনা করব সাতশিক কোর মেইন নেট নিয়ে আপনারা যারা ইতিমধ্যে জেনে গিয়েছেন তারা তো আশা করছি খুশি হয়ে গেছেন আর যারা এখনও জানতে পারেননি তাদের জন্য বলছি সাতশিক কোর যেটা এতদিন ধরে আমরা মাইনিং করে আসছিলাম সেটার কিন্তু মেইন নেট লঞ্চ হয়ে গেছে আজকেই ভিডিওটা যখন মেক করছি তার কিছুক্ষণ আগে কোর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছে যে core main net already launched আমরা কোরমেইন নেট লঞ্চ হলে কি হবে আমাদের জন্য কতটুকু উপকার হবে এবং কবে আমরা এটাকে বাইসেল করতে পারি কিভাবে করতে পারবো এখন পারবো নাকি পারবো না সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং ভিডিওতে একটা করে লাইক করে দিবেন আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই মেইন নেটের প্রভাব কত কতটা আমাদের সাতোশি অ্যাপসের মধ্যে পড়েছে যেখানে আমরা মাইনিং করছিলাম সেটা একটু আমরা দেখে আসবো তার জন্য আমরা চলে যাব আমাদের সাতোশি মাইনিং যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের মধ্যে অ্যাপস ওপেন করে আমরা যদি ওয়ালেটে যাই এখানে আমরা দেখতে পাবো আমাদের যে সাতশিটা আছে দেখি মেইন নেট লঞ্চ হওয়ার ফলে এটা আমরা উইথড্র করতে পারবো নাকি পারবো না এখানে উইথড্রোতে ক্লিক করলে core withdraw is not available at the moment as usual আগে যেরকম আসছিল সেরকমই এখনও দেখাচ্ছে এটার এখনও কোনো প্রভাব মেইন নেটের প্রভাব এখনও সাতশি অ্যাপসের মধ্যে পড়ে পড়েনি তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এখানে প্রভাবটা পড়বে তবে এখনই আমরা উইথড্র করতে পারবো না কি পারবো না এটা এখনই বলা মুশকিল আমরা এখান থেকে কিছু এয়ারড্রপ আমাদেরকে দেওয়া হবে সেই এয়ারড্রপটা কীভাবে দেওয়া হবে কবে দেওয়া হবে সেটা একটু আপনাদের সাথে আমি ভিডিওর একটু পরের দিকে আলোচনা করব তবে তার আগে আমি আপনাদেরকে একটু বলে নিই যে কোনো সময় সাতোশি অ্যাপসের আপডেট আসতে পারে আপনারা আপডেটটা দিয়ে নেবেন অনেক সময় দেখা যায় সাতোশি অ্যাপসের আপডেটটা প্লে স্টোরে পাওয়া যায় না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের অ্যাপসের মধ্যে প্রথমে লগ যে ড্যাশবোর্ডটা আপনাদের দেখাবে লগ করার পরে সেখান থেকে আপনারা মি যে বাটনটা পাবেন নিচের দিকে মি বাটনটাতে ক্লিক করার পরে পরে এখানে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করলে এখানে আপনাদের তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হবে দুইটা লিঙ্ক এটা অফিসিয়াল ওয়েবসাইট একটা অফিসিয়াল ওয়েবসাইট এই দুইটার যে কোনো একটা আপনারা নিচে কপি ইউআরএল বাটনে ক্লিক করে কপি করবেন আমি প্রথমটা কপি করলাম তারপরে চলে যাবেন আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে ব্রাউজারে গিয়ে জাস্ট ওপেন করবেন আমি এখানে ওপেন করে রেখেছি এখানে নিচে দেখতে পাবেন দুইটা অপশন ডাউনলোড এপিকে অ্যান্ড্রয়েড আর হচ্ছে গুগল প্লে আপনি যদি গুগল প্লেতে এর আপডেট ভার্সনটা না পান এবং খবর পেয়ে যান যে অ্যাপসের আপডেট চলে এসছে এই খবরটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব সবার আগে যখনই পাবলিশড হবে আপডেট ভার্সন আপনারা তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন যদি আপনি খবর পাওয়ার পরে দেখেন যে প্লে স্টোরে আপডেটটা আসেনি তখন আপনি এখান থেকে ডাউনলোড এপিকেতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং তারপরে এটাকে ইনস্টল করে নিলেই আপনি আপডেট ভার্সনের যে রেজাল্ট আছে সেটা পেয়ে যাবেন তো এখন আমরা দেখে নেব যে আমরা এখান থেকে এয়ারড্রপটা যেটা পাবো ছাতসী কোর টিম থেকে জানানো হয়েছে আমরা তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে এখানে তারা জানিয়েছে আমরা এখান থেকে একটা এয়ারড্রপ পাবো এয়ারড্রপটা আমরা কতটুকু করে পাবো এবং কবে নাগাদ এটা পেতে পারি আর তার উপরেই ডিপেন্ড করবে কবে না কবে নাগাদ আমরা এখান থেকে কোডটা উইথড্র করতে পারি এটা আমরা উইথড্র করতে পারবো আশা করা যাচ্ছে এখন পর্যন্ত মেটামাসকে কারণ এটা ইথারিয়াম বেসড একটা কয়েন হবে আশা করছি দেখা যাক এটা পরবর্তীতে কি হয় আমরা একটু নিচের দিকে যাব সেখানে এয়ারড্রপ সম্পর্কিত কিছু নোটিশ দেওয়া হয়েছে আমরা সেইটাকে একটু দেখব এটা অনেক বড় একটা আর্টিকেল আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন এটাতে অনেক তথ্য রয়েছে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে অনেক প্রশ্নের সমাধান হয়ে যাবে আমরা জাস্ট এখান থেকে থেকে এয়ারড্রপটা দেখি সেকশনটা হচ্ছে এয়ারড্রপ আপ নেক্সট অর্থাৎ এয়ারড্রপ সম্পর্কিত যত তথ্য এখানে দেওয়া আছে এখানে আমরা জাস্ট কয়েকটা লাইনের দিকে একটু দৃষ্টি দিব এখানে লাস্ট লাইনটাই প্যারার given this level of care in airdrop will commence as soon as possible but may take up to sixty days বলেছে যে যত দ্রুত সম্ভব আমরা এয়ারড্রপটা দিয়ে দিব তবে এটা ষাট দিন সময় কিন্তু নিতে পারে প্রায় দুই মাসের মতো কথা এখানে তারা বলেছে অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে তাদের এয়ারড্রপ যেটা দেবে এয়ারড্রপটা দেওয়ার পরেই আমরা এখান থেকে হয়তো উইথড্র করতে পারবো এবং এটাকে বাইসেল করতে পারবো কারণ আমরা যে সাতশী অ্যাপসের মধ্যে মাইনিং করছি এটা হচ্ছে কোর টিমের একটা partners app Satoshi core mainnet launch করেছে মানে এই যে সেখান থেকে উইথড্র অ্যাভেলেবেল হয়ে যাবে এখনই এমন কিন্তু কিছু নেই কোনো লিস্টিংয়ের খবরও নেই আস্তে আস্তে আমরা জানতে পারবো তার জন্য আমাদের চ্যানেলে এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন এছাড়া কোর সম্পর্কিত আর কোনো খবরাখবর এই মুহূর্তে নেই যেটা আপনাদেরকে জানালে আপনাদের উপকার হতে পারে তবে খুব তাড়াতাড়ি হয়তো কোর নিয়ে বিশেষ বিশেষ খবর আসবে আমরা ভিডিও আকার আপনাদের কাছে পৌঁছে দেবো তাই আরেকবার আপনাদেরকে অনুরোধ করছি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন